হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ গোলজান হোসেন তো আজকে বরাবরের মতো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর সেটা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তা আবার হাইস্ট রেজুলেশন অর্থাৎ এইচডি কোয়ালিটির ভিডিও দেখুন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে আপনাকে হয়তো অনেকেই আপনার ব্রাউজারে বিভিন্ন প্লাগিনস বা অ্যাডঅনস ইনস্টল করতে বলবে অনেকে বলবে আপনি সেভ ফ্রম ডট নেট থেকে ডাউনলোড করুন কিন্তু আসলে ব্রাউজার অ্যাডঅনস বা সেভ ফ্রম ডট নেট যেটাই বলুন না কেন তারা কিন্তু আপনাকে ফ্রিতে হাইস্ট রেজুলেশন বা HD quality YouTube video download করতে দেবে না গেলেই আপনাকে অবশ্যই পেইড ভাষণে যেতে হবে তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর কৌশল শিখিয়ে দেব যেটা দিয়ে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারেন আর সেটি করতে আপনাকে ছোট্ট একটা মিডিয়া প্লেয়ার আপনার কম্পিউটারে ইনস্টল দিতে হবে আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করি তবে শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন so click the subscribe button and hit the bell icon to get the latest updates so let's start সকলকে চ্যানেল টেক ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গুলজার হোসেন আজকে আমরা দেখব কিভাবে এইচডি কোয়ালিটির ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় তো চলুন শুরু করি তো এই জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি ওপেন সোর্স সফটওয়্যার যেটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনাকে কখনো কিনে ব্যবহার করতে কেউ বলবে না এটা সম্পূর্ণভাবে ফ্রি একটি ভিএলসি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো চলুন শুরু করি তো ভিএলসি সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার থেকে লিখুন ভিএলসি প্লেয়ার ডাউনলোড দেখুন আমি লিখছি লিখে এন্টার চাপুন দেখুন প্রথমে যে অ্যাড্রেসটি আসবে সেই অ্যাড্রেসটির উপরে ক্লিক করুন দেখুন এটি একটি এখানে লেখা আছে দেখুন এই যে VLC is a free and open source cross platform multimedia player and framework that plays almost all multimedia files as well as DVD audio CDs VCDs various streaming protocols অর্থাৎ এটি একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স এটা নিয়ে যে কেউ যদি আপনি এই সফটওয়্যারটিকে আরও ডেভেলপও করতে পারবেন অর্থাৎ ওপেন সোর্স এর সোর্স কোডগুলো ওপেন এটা নিয়ে যে কেউ কাজ করতে পারেন এটা অতিরিক্ত কথা আমি বলে ফেললাম সো আমাদের এখানে ওপেন সোর্স নিয়ে কাজ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এই ভিএলসি মিডিও প্লেয়ারটি মিডিয়া প্লেয়ারটিকে আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করতে হলে কী করতে হবে দেখুন এই যে ডাউনলোড ভিএলসি তো আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এটি যেহেতু মাল্টি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে দেখুন এই যে Windows Windows sixty four Windows phone Mac OS Linux Android iOS অনেকগুলো সিস্টেম এবং আদার সিস্টেম অপশনটা দেওয়া আছে আমরা যেহেতু উইন্ডোজ টেনের জন্য বা উইন্ডোজের জন্য ডাউনলোড করব সো আমরা দেখুন এই যে উইন্ডোজ সিক্সটি ফোর বিট আর এটা হচ্ছে থার্টি টু বিট তো ম্যাক্সিমাম উইন্ডোজগুলো সিক্সটি ফোর বিট হয়ে থাকে আর আপনার যদি থার্টি বিট হয়ে থার্টি টু বিট হয়ে থাকে তাহলে আপনি এটা নামাবেন সো আমরা এখন এটা নামায় দেখি Windows sixty four bit click করার সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে যদি কখনো ডাউনলোড শুরু না এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এখন আপনাকে এখান থেকে পারমিশন দিতে হবে দেখুন এই যে এখানে ক্লিক করে আমরা সেভ ফাইল অপশনটিতে ক্লিক করলাম এবং কিছুক্ষণ ওয়েট করি দেখুন এটি ডাউনলোড হচ্ছে এটা মোটামুটি চল্লিশ মেগাবাইটের একটি সফটওয়্যার আমরা ওয়েট করছি এটা ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা ডাউনলোড শেষ সো আমরা এই যে এখানে ওপেন ফোল্ডার অপশনটিতে ক্লিক করলাম এতে ওপেন হয়ে গেল এবং এই যে এই ফাইলটি এখন আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব অর্থাৎ ভিএসি মিডিয়া প্লেয়ারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করা লাগবে দেখুন ডবল ক্লিক করে ইনস্টল করুন খেয়াল করুন এবার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম এবং তারপরে নেক্সট আবারও নেক্সট দিলাম দেখুন এখানে খেয়াল করুন দেখুন এখানে সবগুলো অপশন টিকমার্ক করা আছে কিনা জি এখানে সমস্ত অপশনগুলো টিকমার্ক করা আছে সো আমরা এখানে আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম করে দেখুন এখানে আমার লোকেশন দেখাচ্ছে লোকেশনটা ঠিকই আছে সি ড্রাইভ আমি এখানে ইনস্টল করতে চাই না হলে আপনি যে কোনো জায়গায় ইনস্টল করতে পারেন তবে আমার পরামর্শ হলো এটা সি ড্রাইভে দেওয়াই ভালো ইনস্টল দিলাম সম্পূর্ণ ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এখানে আপনি ডিটেলস দেখতে পারেন তো দেখুন এই যে রান ভিএলসি মিডিয়া প্লেয়ার আপনি এখানে এটা ক্লিক করুন এবং ফিনিশ করুন এবার আমরা চলে যাই মূল দেখুন এটা কিন্তু ভিএলসি প্লেয়ার ওপেন হয়ে গিয়েছে এই যে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করবেন এই যে প্রাইভেসি আর network access policy allow metadata network access এবং regular check for VLC updates এটা আপনি তুলে দিতে পারেন আবার ইচ্ছা করলে রাখতেও পারেন তো আমি আমার পরামর্শ হবে এ দুটো জিনিস আপনার টিকমার্ক অবশ্যই যেন দেওয়া থাকে দিয়ে কন্টিনিউ করুন এবারে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবার শুরু হবে আমাদের মূল কাজটি দেখুন আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা যে কোনো একটি ইউটিউব ভিডিওকে রান করি এই যে এই যে ভিডিওটি আমি এখন যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে খেয়াল করুন এই যে আপনার ভিডিও ইউআরএলটি এটা কপি করতে হবে কপি করলাম এবার চলে যাই আমার ভিএলসি প্লেয়ারটিকে ওপেন করি একটু বড় করে দেখায় আপনাদের বা এমন থাক তো এখন আমরা মিডিয়া অপশনটিতে ক্লিক করব মিডিয়া অপশন থেকে এই যে দেখুন খেয়াল করুন ওপেন নেটওয়ার্ক স্ট্রিম বা নেটওয়ার্ক যে নামে থাকুক না কেন এখানে সেটিকে ক্লিক করুন দেখুন এখানে ক্লিক করে আমরা একটা চলে গেলাম এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন অন্য কোনো কিছু যদি সিলেক্ট করা থাকে আপনি এখানে নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে গিয়ে যদি কোনো লেখা থাকে সেটিকে ডিলিট করে দিয়ে এই বক্সে আপনার কপি করা ইউআরএলটিকে এখানে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে যে এখানে প্লে বাটনটিতে ক্লিক করুন ভিএলসিতে আপনার ইউটিউব ভিডিওটি রান হবে দেখুন Тут есть несколько аспектов. С чисто военной точки зрения победить Иран невозможно. Огромнейшая территория. এটিকে American পজ করে Sophia. দিই এটিকে এখন পজ করে দিলাম আমি পজ করে দেওয়ার পর একটু খেয়াল করুন এখন আমি কি করছি এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ এই যে টুলস অপশনটিতে ক্লিক করুন এবং কোডেক ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করুন দেখুন কোডেক ইনফরমেশনটিতে এখানে এসে আপনার এখানে আপনার ইউটিউবের ভিডিওটির সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে স্ট্রিম জিরো স্ট্রিম ওয়ান এখান থেকে আপনাকে স্ট্রিম জিরো থেকে এর হায়েস্ট রেজুলেশনটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেখুন এই যে ভিডিও রেজুলেশন এখানে সর্বোচ্চ এটা বারোশো আশি বাই সাতশো বিশ এই এইচডি কোয়ালিটিটা আপনাকে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে লোকেশনটি এখানে দেখা যাবে তো এখানটিকে লোকেশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে কি করে দেখুন মাউসের রাইট বাটনে ক্লিক করুন করে সিলেক্ট অল এবং তারপরে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি দেখুন কপি করে নিলাম এবার আমরা চলে যাব পুনরায় আমাদের ইন্টারনেট ব্রাউজারে খেয়াল করুন ইন্টারনেট ব্রাউজারে গিয়ে নর্মালি আমরা ব্রাউজার ওপেন করব না আপনি যদি আমার এখানে আপনাকে অবশ্যই আমি আমার পরামর্শ হবে আপনি মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করবেন কেননা গুগল ক্রোম অনেক সময় তাদের অ্যাক্টিভিটি স্ট্রেস করে থাকে কেননা গুগল ক্রোম ইউটিউবেরই বা গুগলেরই একটি প্রোডাক্ট সো আমি চাইবো যে আপনারা গুগল ক্রোমটা ইউজ না করে মজিলা ফায়ারফক্স এখানে ইউজ করবেন এবং এই যে দেখুন ডান পাশে কন্ট্রোল বাটনটিতে ক্লিক করে এখান থেকে আপনার নিউ প্রাইভেট উইন্ডো এই অপশনটি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এই যে আমার লোকেশনটি যে আমি কপি করেছি সেই লোকেশনটি আমি এখানে পেস্ট করে দিব মাউসের রাইট বাটন চেপে পেস্ট অথবা পেস্ট অ্যান্ড গো তো আমরা পেস্ট করে দিলাম দিয়ে যদি আপনি মাউসের দিয়ে যদি আপনি আপনার কম্পিউটারের বা আপনার কম্পিউটারের কিবোর্ডের অথবা কিবোর্ডের এন্টার বাটনটি চাপেন তাহলে দেখুন আপনার ভিডিওটি আপনার ভিডিওটি আপনার ইন্টারনেট ব্রাউজারে রান করছে এখন আমার যে কাজটি হবে এখন খুব সহজ একটি প্রসেস আপনার ভিডিওটিকে সেভ করার জন্য দেখুন এইচডি কোয়ালিটি ভিডিও আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ভিডিও অ্যাজ অপশনটিতে ক্লিক করুন একটি ডায়লগ বক্স আসবে আপনার কম্পিউটারে যে কোনো একটি লোকেশন দেখিয়ে দিয়ে খেয়াল করুন এই যে আমি ডেস্কটপে আপনাদের বোঝানোর স্বার্থে ডেস্কটপে এটা সেভ করব কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো জায়গায় এই যে সিলেক্ট করে দিয়ে এই যে আপনি চাইলে এখানে আপনার ডাউনলোড করা ভিডিওটির যে কোনো একটি নাম দিয়ে নিতে পারেন যেমন আমি এখানে নাম দিচ্ছি মাই এইচডি ইউটিউব ভিডিও দিয়ে এই যে আপনি এখন এখানে সেভ বাটনে ক্লিক করবেন তো দেখুন এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট এখন আমরা ফাইলটিকে ওপেন করব এখান থেকে আমরা ওপেন করতে পারি আবার আপনি চাইলে কিন্তু এই যে এটা আবার আপনি চাইলে কিন্তু আপনি যেখানে সেভ করেছেন সেখানে গিয়েও এটাকে ওপেন করতে পারেন তো আমরা দেখে নিই এবার আমরা আগেরগুলো এখন ক্লোজ করে দিয়ে দেখি আমাদের ইউটিউব ভিডিওটি এইচডি কোয়ালিটি ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখুন আমার ডেস্কটপে আমরা যেহেতু সেভ করেছিলাম এই যে মাই এইচডি ইউটিউব ভিডিও এই নামে সেভ হয়ে গেছে এখন আমরা রান করে দেখি এটা খেয়াল করুন দেখুন আপনি চাইলে আপনার যে কোনো প্লেয়ার এটা এখন রান করাতে পারেন যেহেতু আমরা ভিএলসি প্লেয়ারটি ডাউনলোড করেছি ভিএলসি প্লেয়ারের মাধ্যমে যেটা যেহেতু এটাকে আমরা ডাউনলোড করলাম বা এর লোকেশনটাকে ট্র্যাক করলাম সো আমরা ভিএলসি প্লেয়ার দিয়ে রান করে দেখি এই যে এই যে আমরা এখন এটাকে বন্ধ করে দিলাম সো আমরা দেখলাম কিভাবে ইউটিউব থেকে এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যায় তো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ